জীবন দেয়ার বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভাই কোনদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব থাকা নয় আসবে না রে যদি ভয় আসবে কারাগারায় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মনে জীবন দেয়া বসে থাকা সে কোনদিন আসবে না রে করো